আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আবারও স্বাগতম দাওয়াতুল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা দীর্ঘ সময় বিরতির পর আবার এসেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে অষ্টম ক্লাস মেবি তো আজকে আমরা ছয় নম্বর আচ্ছা আচ্ছা আমরা আজকে আমাদের ছয় নম্বর ক্লাস তো আমরা টোটাল এর আগে পাঁচটা ক্লাস করেছি আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্লে সিট সম্পর্কে প্লে সিট সম্পর্কে যারা জানেন না আমি প্রথমে পিসি থেকে দেখাবো আপনাদের এই জন্য আমাকে একটু পিসি থেকে জয়েন <coughs> হয় এর মাঝে আমি বলে ফেলি যে প্লেসিট জিনিসটা আসলে কি প্লেসিট বলতে এটা হচ্ছে ইনভার্টর একটা স্টক সাইট বলতে পারেন যে সাইটের কাজ হচ্ছে ফ্রি কিছু টেমপ্লেট দেওয়া আছে যেমন ধরেন কিছু ইন্ট্রো টেমপ্লেট দেওয়া আছে কিছু লোগোর টেমপ্লেট দেওয়া আছে তারপর হচ্ছে কিছু মকআপ দেওয়া রয়েছে তো এগুলোকে ইউজ করে কিন্তু আমরা সুন্দর সুন্দর বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আমরা চাইলে আমাদের একটা থার্মনেল মেক করতে পারি এখান থেকে আমরা চাইলে একটা লোগো লোগো তৈরি করার অপশন আছে যদিও লোগো গুলো স্টক লোগো আর কি মানে এখানে কিছু লোগো বেস দেওয়া আছে আপনি হচ্ছে জাস্ট টাম চেঞ্জ চেঞ্জ করে নিতে পারবেন আর হচ্ছে আপনি এখান থেকে কিছু ভিডিও টেমপ্লেট পেয়ে যাবেন আপনার প্রোডাক্টের অনেক অ্যাডভার্টাইজ যেগুলো করার ব্যাপার স্যাপার দরকার হয় বিজনেস পারপাসে সেগুলো করতে পারবেন আর আজকে আমরা যেটা দেখবো মেইনলি সেটা হচ্ছে ইন্ট্রো তৈরি করা আর যারা ইন্ট্রো বোঝেন না যে ইন্ট্রো জিনিসটা কি সেটা হচ্ছে আমি বলি যে কোন একটা ভিডিও শুরুতে আমরা যেমন একটা অ্যানিমেশন দেখি যেমন ধরেন আমাদের দাওয়াতুল হিকমা ফাউন্ডেশনের যে লোগোটা আছে এটার একটা অ্যানিমেশন সেটাকে আমরা ইন্ট্রো বলি প্রথম আট দশ সেকেন্ড আপনারা দেখবেন যে মিউজিকের সাথে সাথে এমন শেয়ার করা হয়েছে কিছু দেখতে পাচ্ছি না না স্ক্রিন এখন আমি শেয়ার করিনি ভাই আমি জাস্ট কথা বলছি তো আমার স্ক্রিন কি দেখ দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ। আচ্ছা মেসিটার আচ্ছা আমি আপনাদেরকে পিসি থেকে দেখাচ্ছি প্রথমে তারপর ফোন থেকেও দেখানোর চেষ্টা করব তবে ফোনে আসলে স্মুথলি কাজ করাটা একটু টাফ ফোনের কনফিগারেশন খুব ভালো হইতে হবে কেন এটা খুব বেশি র্যাম কনজিউম করে তো যেসব ফোনে র্যাম কম সেসব ফোনে আসলে চলবে না ভালো মতো অবশ্যই more than four GB RAM প্রয়োজন হবে রিকমেন্ডেড পিসিতে অনেক সময় ল্যাগ করে যদি আপনার আমার এইট জিবি র্যাম আছে আমার পিসিতে তারপরে মাঝে মাঝে ল্যাগ করে মানে একটু ডিলে হয় আর কি তো এটা আসলে প্রচুর র্যাম কনজিউম করে তো এটা মাথায় রেখে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনার ফোনে আসলে কাজ করছে কিনা। তো প্রথমে আমরা যেটা করব প্লে সিটের দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে মকআপস রয়েছে, ডিজাইন রয়েছে, লোগোস লোগোস আছে, ভিডিওস আছে। তো আমরা প্রথমে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ভিডিওস থেকে ইন্ট্রো। দেখেন এখানে একটা অপশন আছে ইন্ট্রো স্লাইড শো। এখানে দেখেন ইন্ট্রো, আউট্রো আছে। তো আমরা ইন্ট্রোতে গেলে হাজার, হাজার ইন্ট্রো এখানে পেয়ে যাবেন। যেগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা এখন দেখেন আহ, কতগুলা ইন্ট্রো চলে আসছে এই একটা পেজে ফার্স্ট পেজে এখানে এক এক রোতে আছে হচ্ছে পাঁচটা করে আর কলাম আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচ পঁচিশটা এক একটা পেজে পঁচিশটা করে পাচ্ছি আমরা এবং এর পেজ সংখ্যাগুলো দেখেন আপনারা চুয়াল্লিশটা তার মানে অসংখ্য ইন্ট্রো রয়েছে এর মধ্যে এবং আপনারা যখন এর উপরে হোভার করবেন মানে কার্সরটা যখন এর উপরে নিয়ে যাবেন তখন আসলে এটা দেখাবে যে আসলে এটা আপনি যখন করবেন একটা লোগো যখন এখানে প্লেস করবেন তখন সেটা আসলে প্রিভিউটা কেমন সেটা এখানে শো করবে তো আপনারা এখান থেকে বাছাই করে করে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো হবে তো আমি এর মধ্যে থেকে অলরেডি কিছু ফেভারিটস করে রাখছি যেগুলো হচ্ছে মানে খুব বেশি পপুলার তো আমি সেখানে যেহেতু আগে থেকে রেডিমেড ফেভারিটস করে রাখছি আমি সেই সেখান থেকে একটা ফাইল ওপেন করি আপনাদের সুবিধার্থে মাই এ চলে যাচ্ছি আচ্ছা এখন আহ দেখেন ফেভারিটস এ আমি যতগুলো টেমপ্লেট অ্যাড করে রেখেছি সেগুলো এখানে শো করছে এখানে অনেকগুলো ইন্ট্রো আছে কিছু একটা টি শার্ট আছে এখানে আপনার চাইলে টি শার্টের কয়েকটা ডিজাইন এখান থেকে কিন্তু করতে পারেন তো আজকে যেহেতু ক্লাসটা হবে আমাদের ইন্ট্রোর উপরে তো আমরা আজকে ইন্ট্রোতে যাচ্ছি তো প্রথমে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা লোগো দিয়ে ইন্ট্রো তৈরি করবেন ইন্ট্রো আমাদের সিটটা পারচেজ করার যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এটাই যে আমরা মাঝে, মাঝে কিন্তু ই করি মাঝে, মাঝে কি আপনার হচ্ছে বিভিন্ন টপিক, বিভিন্ন কোয়েশ্চেন রিলেটেড আমরা ভিডিও করি। যেহেতু আমরা বিভিন্ন কোয়েশ্চেন রিলেটেড ভিডিও করি, তো আমাদের কোয়েশ্চেনটা যদি সবার শুরুতে শো করে এরকম একটা অ্যানিমেশনের মাধ্যমে সেটা কিন্তু খুবই ভালো দেখায়। আর আমাদের উদ্দেশ্য ছিল সেটাই যাতে আমরা খুব সহজে একটা কোশ্চেন নিয়ে একটা ইন্ট্রো তৈরি করতে গেলে দেখা যায় যে যদি আমি আফটার ইফেক্টস বা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি তাহলে সেটাতে অনেক সময় দিয়ে করতে হয় ইভেন এমনও আছে যে দেখা যাচ্ছে চার পাঁচ ঘন্টাও লেগে যায় কিন্তু সেই সময়টা যাতে কনজিউম না করে এই জন্য আমরা প্লে সিটটা পারচেস করেছিলাম যাতে আমরা কয়েক মিনিটেই এরকম একটা ক্লিপ তৈরি করে ফেলতে পারি তো আমি প্রথমে লোগো দিয়ে কিভাবে ইন্ট্রো তৈরি করবেন সেটা আমি আপনাকে একটা দেখাই এখানে দেখেন আমি অনেকগুলা টেমপ্লেট এখানে রয়েছে আমি প্রথমে এটাতে যাচ্ছি আমি এটা ওপেন করে নিলাম আচ্ছা আচ্ছা ভাই অ্যানোটেশন অ্যানোটেশন করছেন কি? সাজেদা মান্না। অ্যানোটেশনটা আপনি অফ করে দেন। আপনি অ্যানোটেট করছেন কেন? জি সাজেদা মানে এসব করবেন না প্লিজ এরকম করবেন না আপনি দাঁড়ান আমি দিচ্ছি আমি এটা আচ্ছা অ্যানোটেশন থেকে ক্লিয়ার করে দিলে হয়ে যাবে এটা অ্যানোটেশন থেকে আমি ক্লিয়ার করে অপশনটা আমি পাচ্ছি না গেল কই এটার অপশনটা আমি ডিলিট করে দিয়েছি ডিলিট করছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা অপ্রয়োজনীয় অ্যানোটেশন করার দরকার নেই আপনাদের আপনারা জাস্ট একটু দেখেন হ্যাঁ তো এখানে দেখেন আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে এরকম একটা প্রিভিউ হবে তো আমরা প্রথমে এটা যেটা করবো সেটা হচ্ছে অডিওটা অফ করে দিলাম। আমাদের এই যে এখানে কিন্তু কিছু হারাম গান-টান থাকে এই ভিডিও ক্লিপ ক্লিপগুলার সাথে। আমরা সেগুলো অবশ্যই চাইবো না। আমরা কাস্টমাইজ করে নিব আমাদের আ পরব এখান থেকে জাস্ট ভিডিও ফুটেজটা নিব। পরে আমাদের সুবিধা মতো আমরা সাউন্ড আমরা দিয়ে নিব। আচ্ছা। আর প্লেসিটে খুব বেশি হাই স্পিডের নেট হইলে ভালো হয়। আমার এখানে যেহেতু নেট সংযোগটা একটু স্লো, এই জন্য এটা একটু বাফারিং হচ্ছে। আমি আপনাদের শুধু শুরু থেকে দেখাই দেখেন ইন্ট্রোটা হবে হচ্ছে এরকম আপনি এখানে যে লোগোটা প্লেস করবেন এমন একটা অ্যানিমেশন হয়ে হয়ে আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা লোগো প্লেস করি আমরা আর লোগো প্লেস করার জন্য দেখেন আমি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আপলোড ইমেজ এখানে এখানটাতে যাচ্ছি আপলোড ইমেজ আপলোড ইমেজে এখানে আমি যদি প্রেস করি আমার এখানে আমার ডেস্কটপের যে ফাইল ম্যানেজার সেটা চলে আসছে আমি এখান থেকে আমাদের লোগোটাই নিব আচ্ছা আমি দাওয়াতুল হিকমার এই লোগোটাই নিয়ে নিচ্ছি আমরা চাই চাচ্ছি এই লোগোটার একটা ইন্ট্রো তৈরি হবে তো এখন দেখেন এটাকে কিন্তু যখন আমি ওপেন করলাম তখন এটাকে কিন্তু আমি আবার রিসাইজ করতে পারবো আমি এটা চাইলে ছোট করে ফেলতে পারবো আমি এটা চাইলে বড় করতে পারবো ঠিক আছে আপনার সুবিধা মতো আপনি প্লেস করে নেবেন তবে আমাদের রিকমেন্ডেড হচ্ছে এটাই যে যতটুকু স্পেস ততটুকু আমরা যাতে ফিল আপ হয় সেভাবে আমরা এটাকে সাইজ রিসাইজ করে নিব মোটামুটি দেখেন আমাদের এখন কিন্তু যে অবস্থা আছে মোটামুটি সবগুলা কাভার করে রাখছে এর থেকে আর বড় করা মনে হয় পসিবল না এবং আপনি কিবোর্ডের যে অ্যারো গুলো আছে এই অ্যারো গুলো দিয়ে কিন্তু আপনি এগুলোকে উপর নিচ বা ডানে বামে নিয়ে যেতে পারবেন আমি এখান থেকে যদি ক্রপ টুলে এখন যদি ট্যাপ করি তাহলে দেখেন এটা আরো কিছু লোড হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা অপশন শো করছে যে ক্রপিং আপনাদের নেট স্পিডের উপর ভ্যারি করে এটা খুব হয়তো খুব বেশি সময় নেবে অথবা নেবে না এরকম আর কি মানে কত দূর তো হবে সেটা আপনার পিসি কনফিগারেশন এবং নেট স্পিডের উপর ডিপেন্ড করে যেহেতু টোটাল এটা হচ্ছে একটা অনলাইন বেসড প্ল্যাটফর্ম তো এখন আমাকে আমার জন্য একটা প্রিভিউ তৈরি করছে ওরা আচ্ছা। এখন দেখেন এখানে একটা অরেঞ্জিশ টাইপের একটা আ গ্লোইং ইফেক্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। একটু জুম ইন করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার লোগো চারিপাশ থেকে একটা কেমন একটা অরেঞ্জ কালারের একটা শ্যাডো মতো হয়ে আছে। আচ্ছা এটা কেন জানি আবার লোড নিচ্ছে। আচ্ছা আমার জুম ইন জুম আউট করার কারণে আবার রিলোড নিচ্ছে পেজটা এটা কি এখনো লোডিং হচ্ছে নাকি ইয়াসর ভাই জি জি ভাই আচ্ছা। আপনি চাইলে যে আমার কম্পিউটার থেকে আপনি প্লে সিটি ইউজ করতে পারেন আপনাকে কন্ট্রোল দিয়ে দিতে পারি আমি সেটা একটা অপশন তাহলে ফাস্ট হতে হবে পারে হ্যাঁ সেটা হতে পারে আমার এখানে আসলে আজকে নেট স্পিডটা খুবই স্লো হ্যাঁ আমি শেয়ার করে আপনাকে কন্ট্রোল দিই না জি জি সেটা করতে কিন্তু আমার কাছে তো যে লোগোটা সব নাই এবার আচ্ছা, আচ্ছা আপনি তো আর খুব বেশি সময় নিবে না হয়তো জাস্ট এই লোডিংটা হলে হয়ে যাবে ঠিক আছে অসুবিধা নেই আমরা একটু ধৈর্য ধরতে হবে জি আমরা কি এই যে ইন্ট্রো গুলো দিকে শর্টস করতে পারবো কিনা নাকি শর্টস এর জন্য আলাদা টেমপ্লেট আছে ইন্ট্রো দিয়ে শর্টস তৈরি করবেন তাই মানে যেহেতু শর্টস গুলো খুব ছোট থাকে ইন্ট্রো দিয়ে করা যাবে নাকি এটা আমাদেরকে অন্য কোনো টেমপ্লেট ইউজ করতে হবে না না শর্টস এর ক্ষেত্রে আসলে ভাই আমাদের ইন্ট্রো ব্যবহার করার প্রয়োজন হয় না কেননা ইন্ট্রো গুলো কখন হয় যখন আপনার একটা লেন্দি ভিডিও দেখা যাচ্ছে চার পাঁচ মিনিটের একটা ক্লিপ তখন শুরুতে দেখা গেল যে পাঁচ ছয় সেকেন্ড একটা ইন্ট্রো দেখায় আচ্ছা ভাই এপাশে আমাদের কাজটা চলতে থাক আমি হচ্ছে আমাদের আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই ফেলি যেটা আসলে প্রিভিউটা কেমন হবে যখন আমরা এটাকে ফাইল থেকে এক্সপোর্ট করে নিব তখন ঠিক এটা এরকম দেখতে হবে দেখতে পারছেন জি জি সুন্দর আচ্ছা এটা কিন্তু একটা দশ সেকেন্ড একটা ক্লিপ এবং দশ সেকেন্ডের ক্লিপটাতে জাস্ট একটা পার্টিকেলস ইয়ে এর বিভিন্ন ধরনের জিনিসপত্র একটা উপর থেকে আসছে একটা অ্যানিমেশন স্মুথ অ্যানিমেশনের মাধ্যমে দেখেন একটা সুন্দর একটা প্রেজেন্টেশন কিন্তু হলো এটা কিন্তু আমি ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারি তো এটা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু এই ক্লিপটার সাথে কিন্তু আমরা বিভিন্ন অডিও ইফেক্ট অ্যাড করে দেব ব্যাকগ্রাউন্ডে এবং আমাদের এখানে দেখেন আমরা যখন এখানে যে কাজটা করতেছিলাম তো আমাদের এইখানে যখন আমার টোটাল বাফ মানে লোডটা নেওয়া হয়ে যাবে তখন এখানে ডাউনলোড একটা অপশন শো করবে এবং আমার কাজ হবে শুধুমাত্র ডাউনলোড অপশনটাতে একটা ট্যাপ করা করলে আচ্ছা এখানে আসুক আমি আপনাদেরকে একবারে দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা এটা লোড হতে থাক ততক্ষণ আমরা আরেকটা জিনিস দেখে নেব যে কিভাবে আমরা একটা যখন আমাদের কোনো কোশ্চেন রিলেটেড একটা ভিডিও তৈরি করব তখন আমরা সেটাকে কিভাবে কি করব তো আমি আগে মোবাইলে চলে যাচ্ছি এখন তো এর আগে দেখেন আমাদের যে টাস্কগুলা ছিল তার মধ্যে দেখেন আমরা এটা একটা কাজ করেছিলাম যে গিবদ ও অপবাদ ভয়ঙ্কর আমরা চাইলে এটা দিয়েও একটা কিন্তু এরকম ইন্ট্রো তৈরি করতে পারি তারপর হচ্ছে আমাদের টেক্সট গুলা অর্থাৎ আমাদের যে কোশ্চেন সেই কোশ্চেনটাকে আমরা সুন্দর করে সাজাইতে হবে তো আপনারা একটা কোশ্চেন বলেন যে এই কোশ্চেনটা আমরা কিভাবে সাজাতে পারি ধরেন কি হতে পারে কুরআন এই কথাটুকু লিখলাম তারপর হচ্ছে আমি কিন্তু এটা কাজ করতেছি পিক্সেল ল্যাবে আপনারা যারা পরিচিত নন পিক্সেল ল্যাবের সাথে তারা কিন্তু আমাদের এর আগের কোর্সের ভিডিওগুলো দেখে ফেলতে পারেন আচ্ছা আমি এখন এগুলো ফন্ট গুলো একটু চেঞ্জ করে নিবো তো আমি জাস্ট একটা লেখাকে একটু সাজিয়ে নিলাম যে হচ্ছে কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু তো আমি এখন এটা যেটা করবো সেটা হচ্ছে এই লেখাটার একটা ইন্ট্রো তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হবে আমি সবগুলাকে একটা পিএটার একটা পিএনজি করে নিব আমি জাস্ট আমি পিএনজি করার জন্য ট্রান্সপারেন্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা আর এই বাকি টুকুটাকে আমি হচ্ছে একটা পিএনজি আকারে এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট ইমেজে গিয়ে just export as PNG save to gallery করে দিলাম এখন এই টেক্সটুকুই কিন্তু আমি হচ্ছে জাস্ট আমার ওই প্লেস যে কোনো বসাইতে পারি আমি আচ্ছা আমরা আবার পিসিতে ফেরত যাই আমার স্ক্রিন দেখতে পারার কথা আপনাদের। তো এখন দেখেন আমার এখানে ডাউনলোড অপশন চলে এসেছে। আর আপনার যদি যদি ডাউনলোড অপশনটা না আসে তাহলে আপনারা যেটা করবেন, এইখানে দেখেন যে একটা অপশন রয়েছে প্লে অল স্লাইডস। এই প্লে অল স্লাইডস একবার ট্যাপ করলে এটা একটা লোড নিবে। লোড নেওয়ার পরে এটা আপনার অপশনটা চলে আসবে। তো এখন আমি যদি এখানে ডাউনলোড অপশনটাতে প্রেস করে দেই, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই যে উপরে যে ডাউনলোড একটা আইকন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা প্রসেসিং শুরু হবে। প্রসেসিং হয়ে ওরা ভিডিওটাকে রেডি করে তারপর আমাকে দিয়ে দিবে। আমার ইন্টারটা কিন্তু দেখতে এখন এমন হয়েছে। এখানে কিন্তু টোটাল লাইভ রিভিউ আমি এখন দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? তো আমরা এখন এই যে ডাউনলোডে প্রেস করেছি। এখন দেখেন এখানে যে প্রসেসিং ইওর ভিডিও আমার ভিডিওটা প্রসেস করতেছে তারপর ঠিক এখানে দেখেন এর আগে আমাদের যেমন এগুলো রেডি হয়ে আছে আমাদের আগের কাজগুলো ক্লিক হেয়ার টু ডাউনলোড এই অপশনটা রয়েছে তো তো এটা প্রসেসিং হওয়ার পরে সেম এই কথাটা এখানে আসবে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড তো আমরা জাস্ট ওদের ওটাতে প্রেস করলেই আমার ডাউনলোডটা কিন্তু হয়ে যাবে তো এটা এখানে প্রসেসিং হইতে থাক এর মাঝে আমরা আরেকটা ইন্ট্রো ই করব সেটা হচ্ছে টেক্সট নিয়ে আমরা কিভাবে কি করতে পারি মাই ফেভারিটস ফেভারিটস চলে গেলাম আমি কয়েকটা ইন্ট্রো এভাবে ফেভারিটস অ্যাড করে রেখেছি না হলে এখানে তো কয়েক হাজার ইন্ট্রো আছে আপনারা দেখবেন একটু যখন ব্রাউজ করবেন যেটা ভালো লাগবে আপনারা ফেভারিটস অ্যাড করে রাখতে পারেন পরবর্তী কাজের সুবিধার্থে আর কি এখন দেখেন এখন আমরা যেটা ব্যবহার করব আমরা এই ইন্ট্রোটা ব্যবহার করব আচ্ছা আমার ভিডিওটা এখন এখানে প্রসেসিং হচ্ছে তার মধ্যে আমি যে পিএনজিটা ফোন থেকে নিয়েছি সেটাকে আমি একটু নিয়ে নিই ডাউনলোড করে নিই আচ্ছা এখন দেখেন আমার কিন্তু ভিডিওটা প্রসেসিং হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ক্লিক হেয়ার টু ডাউনলোড এখন যদি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। যেটা প্রিভিউ কিন্তু অলরেডি আপনারা দেখেছেন। আমি এর আগে একটা ডাউনলোড করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা যেটা করব আমাদের এই ইন্ট্রোটাতে প্লেস করব হচ্ছে ইওর ট্যাগলাইন হেয়ার এটা টোটালটাকে আমি রিমুভ করে দিলাম এবং আমার আপলোড ইমেজে যাচ্ছি। তারপর আমি যে পিএনজিটা ডাউনলোড করলাম এই পিএনজিটা নিয়ে নিচ্ছি এখন এটাকে জাস্ট একটু বড় করে নিব আমি জাস্ট ক্রপ করে দিচ্ছি তো এটা ক্রপিং হচ্ছে আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু প্রিভিউটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এটাকে জাস্ট একটু প্লে অল স্লাইডস এ ট্যাপ করব। আমাদের ডাউনলোড অপশনটা দেখেন এখানে গ্রে হয়ে আছে। তো এখানে আমি যখন হোভার করতেছি তখন কিন্তু দেখা যাচ্ছে you need to play all your slides before downloading. তো আমি আমার প্লে অল স্লাইডস এ ট্যাপ করে দিলাম। এখন এটা প্রিপেয়ার হবে। আচ্ছা তো আমি এখন জাস্ট এখান থেকে ডাউনলোডে ট্যাপ করে দিব তো একটু সময় লাগবে আমাদের ভিডিওটা প্রসেস হতে আচ্ছা তো আমাদের প্রসেসিংটা হয়ে গিয়েছে এখন আমি ডাউনলোড করে নিচ্ছি এটা আচ্ছা আমি বুঝতেছি না আমার এখানে আজকে হয়তো নেটওয়ার্কে খুবই ঝামেলা করতেছে। সাইফুর রহমান ভাই আপনি এটা হয়তো ডাউনলোড করতে পারবেন। আপনি একটু ডাউনলোড করে ফেলেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এতে ওই প্লেসিট থেকে ডাউনলোড করতে পারবেন। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। মানে শুধু ইন্ট্রোটা না যেটা আপনি এডিট করলেন সেটা দেখা যাবে সেটা জি জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যাবে যেহেতু আপনার অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট সেম তো আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার ওখানটা দেখেন স্ক্রিন শেয়ার করেন ইনশাআল্লাহ জি এই যে স্ক্রিন শেয়ার করতে আমি যাব কি ইয়েতে না অ্যাকাউন্টে গিয়ে ফেভারিটে হ্যাঁ। না আপনার ডাউনলোডস ডাউনলোডস এই যে ডাউনলোড একটা আইকন রয়েছে না মাই প্লে সিটের বাম বাম সাইডে আচ্ছা আমি অ্যানোটেশন করে দিচ্ছি এই যে এখানে না রাইট ওটা জি ওই একেবারে উপরেরটা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আপনি একটু হচ্ছে প্লে করেন। আচ্ছা। একেবারে শুরু থেকে আরেকবার একটু প্লে করে দেখেন দেখান আমাদেরকে। আচ্ছা। দেখেছেন এইভাবে কিন্তু আমরা একটা টপিক নিয়ে আমাদের যে কোশ্চেন দেখা যাচ্ছে আমি এই কোশ্চেনটা আমার মনের মতো করে আমি একটা নিয়েছি তো আপনার ভিডিও যেটাই টপিকের উপর হবে সেই টপিকের উপরে কিন্তু আমাদের একটা ইন্ট্রো তৈরি করতে মাত্র কয়েক মিনিট লাগবে দশ মিনিট দিলে হবে ইনশাল্লাহ জি জি তো এটা আমাদের এডিটর ভাইরা যদি বুঝে থাকে থেকে থাকেন তাহলে হয়তো এটা খুব ইজিলি করতে পারবেন মানে একটা আ আমরা যেসব অডিও ক্লিপ নিয়ে কাজ করি, সেই ক্লিপগুলার শুরুতে আমরা এই টাইপের ইন্ট্রো ব্যবহার করতে পারি। যেটা আমাদের ভিডিওর কোয়ালিটিটাকে আরেকটু আ ডেভেলপ করবে এই আরকি। আচ্ছা, এছাড়াও আমরা যে যে ফেসবুকে অনেক সময় যে বিভিন্ন ফতোয়া দিয়ে থাকে যেটা প্রশ্ন আকারে। যেমন এই, এইটা হয়তো ফতোয়া একটা দিলাম। এটা কি আমি এটা হ্যাঁ, ফেসবুকে হ্যাঁ। ব্যবহার করতে পারবো আমরা? মানে এটা ভিডিও হিসাবে গেল কিন্তু ট্যাক্সে ফেসবুকের ট্যাক্সে গেল আপনার ফতোয়াটা। এরকম করা যাবে কিনা? আচ্ছা, শুধুমাত্র ভিডিও ক্যাপশন আপনি জাস্ট ওই এর ফতোয়াটা দিয়ে দিবেন তাই মানে শুধু ভিডিও দিলে প্রশ্নটা দিলাম ফতোয়াটা যেটা মানে প্রশ্নটা আর ফটোটা তো অনেক লম্বা থাকবে না অনেক লম্বা টেক্সট আকারে থাকবে বুঝতে পেরেছি আসলে ভাই টেক্সটের সাথে পিকচার মানাই বুঝতে পেরেছেন তাহলে মানুষ ভাববে যে ভিডিওর ক্যাপশন কিন্তু আপনি আপনি একটা অডিয়েন্স হিসেবে জাজ করেন যে আপনি যখন একটা ভিডিও প্লে করেন তখন তার ক্যাপশনটা কি আপনি পড়েন বা ইউটিউবে যখন যান তখন তার ডেসক্রিপশনটা কয়টা ভিডিও পড়েন বলেন আচ্ছা, ঠিক হ্যাঁ অনেকে বলে এটা আকর্ষণীয় করা যে দৃষ্টি আকর্ষণের জন্য করা যায় একটা সংক্ষিপ্ত পাঁচ সেকেন্ড একটা ভিডিও সেটা আপনি ট্রাই করে দেখতে দেখা যায় আমাদের পাঁচ সেকেন্ড একটা ট্রায়াল হিসেবে আমরা মানে একটা আপলোড করে দেখতে পারি পেজে যেটা কেমন হতে পারে আমি অথবা মানে আপনি এখনো হ্যাঁ, এখনো এখন আসে নাই বোধ হয় আমি দেখাচ্ছি আপনাকে কোন মাসে করলাম জানুয়ারিতে করলাম বোধ হয় নাকি জি, জানুয়ারিতে বলতে এইগুলো আমি কয়েকটা পোস্ট করলাম আমি দেখাই আপনাকে। যেমন আম এটা বোধহয় যে ও আচ্ছা, আচ্ছা। হুম। জি, এরকম অ্যা জিআইএফ তৈরি করতে পারবেন আপনারা। প্লে দিয়েই পারবেন। জিআইএফ যেটাকে বলে মানে আমরা অ্যানিমেটেড পিকচার বলি এটা জিআইএফ এটা আসলে ভিডিও নাটক তাই না আচ্ছা আরো বোধহয় দু একটা করলাম আমি খুঁজে পাই না এখন ওকে বলে এটা একটা ফটো পিএনজি পিএনজি না বোধহয় আচ্ছা এই যে এই যে একটা আমি আচ্ছা আচ্ছা আমাদের শেখ আহমদুল্লাহ সৈয়দপুর একটা ফটো আমি এটা করলাম এটা এখন ফেসবুকে পাবলিশ হয়নি এখন কিন্তু স্কেজুল করে রেখে দিয়েছি বুঝতে পেরেছি তবে ভাই আসলে প্লেসিটে বাংলা ফন্ট সাপোর্ট করে না তো সেক্ষেত্রে আমাদের ওই ফন্ট গুলাকে আলাদা করে পিক্সেল ল্যাবে করে নিয়ে তারপর হচ্ছে আপনার ই করতে হবে পিএনজি করে সেটা ব্যবহার করলে খুব সুন্দর লাগবে আর কি যেমন ধরেন আপনারা এই যেগুলো করেছেন এগুলা ফন্ট গুলো কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নাই বা আপনি ফন্ট গুলো চেঞ্জ করতে পারেননি তো সেটা কিন্তু পিক্সেল ল্যাবে যদি আপনি একটা পিএনজি করে নিতেন তাহলে জি। কিন্তু সেম কাজটাই হতো কিন্তু ফন্ট গুলো চেঞ্জ হতো আর কি ফন্ট চেঞ্জ হলে দেখা যাচ্ছে আর একটু সৌন্দর্য বাড়তো হ্যাঁ তো এটা ফোনটা করে সাথে আপনি যেভাবে দেখালেন যে এখানে আমি যে অ্যাড গ্রাফিক করে অ্যাড করে দিব না ও না এটা বোধহয় হ্যাঁ অপশনটা এখানে ছিল আপনি জি এখানে অ্যাড গ্রাফিক করে অ্যাড করে দিতে পারবেন আর এখানে তো ফন্ট তো আপনাকে দিচ্ছে না আপনি প্লাস টেক্সট করে দেখেন তো যে ওখানে ফন্ট আমাদের আমাদের ফন্ট ইম্পোর্ট করার কোনো অপশন আছে কিনা? নিচে ওই যে স্কোয়াড্রন, ওটা হচ্ছে ফন্ট। আচ্ছা বুঝতে পারলাম। না, না, না একেবারে উপরের দিকে চলে যান। আমি একটু annotation করে দেখাচ্ছি। এই যে স্কোয়াড্রন লেখা দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে আছে? ফন্ট। জি, জি। এখানে বাংলার কোনো অপশন না, আরবো এটা এখানে অর্ভ আচ্ছা, ওটা ইংলিশ আচ্ছা। ফন্ট ওটা কোনো বাংলা ফন্ট আচ্ছা, না বাংলা ফন্ট নাই আসলে বাংলা বাংলা যদি কপি পেস্ট করি তা দিবে কিন্তু কোনো সুন্দর লাগে না দেখতে বুঝছেন জি জি জি কোনো কোনো কিছু অপশন দেয় না মানে আমাদের যে স্টাইল করার সেটাই কিন্তু আমি দেখেন আমার ইন্ট্রোটা কিন্তু বাংলা ইউজ করেছি কিভাবে ইউজ করেছি বাংলাটাকে আমি একটা পিএনজি পিকচার হিসেবে নিয়ে এসেছি মানে সেক্ষেত্রে কিন্তু ইউজ হচ্ছে হুম সেটা তো আমাদের এখানে করতে হবে না এটা গ্রাফিক্স অ্যাড করতে হবে তাই তো জি জি জি আচ্ছা হ্যাঁ তো এটা করা যাবে অবশ্যই তো আজকে ভাই কতটুকু বুঝতে পারলেন বা আপনার যেহেতু আপনি পিসিতে কাজ করেন আপনার জন্য ইজি হবে কিন্তু ফোনে এই কাজগুলো করা একটু টাফ হয়ে যাবে যেহেতু ফোনের ওয়ার্ক স্পেসটাও একটু ছোট আপনি কি ক্লিয়ার কিনা জি, জি, আচ্ছা ওই যে ইন্ট্রোতে আমাদের যদি একটা ইয়ে করতে চাই, লোগো অ্যাড করতে চাই তাহলে সেটা অপশন মানে তো অপশন আছে বোধহয় নাকি? ইন্ট্রোতে বলতে ভাই বুঝতে পারিনি। না সরি আপনি তো ইন্ট্রোতে আপনি আমাদের দাওয়াতুল ইমান লোগো এড করেছেন অলরেডি তাই না? তো সেটা ঠিক আছে। আমি যে পরে যখন আপনি টেক্সটটা করলেন হ্যাঁ, হ্যাঁ। তো সেটাতে আমরা কি কোনো ওই যে প্রশ্ন আকারে যেটা সেটাকে আমরা লোগো অ্যাড করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি ওটা তাহলে কোনের দিকে ওই অ্যাড গ্রাফিক করে আপনি ওখানে আবার স্ক্রিনটা শেয়ার শেয়ার করেন। আচ্ছা। আমাদের এই যে ড্রাফটস এ ড্রাফটস এ গেলে মনে হয় আপনার পাওয়ার কথা। মাই আচ্ছা এডিটেড এ যান তো এডিটেড। নিচে যে একটু নিচে এডিটেড। এডিটেড। ওই আলহুদা হল এই যে আলহুদা হুদা নূরে প্রেস করার পরে এডিটেড এই যে এই যে। আচ্ছা এইবার আপনি এই আমাদের এই প্রজেক্টটা ওপেন করেন আচ্ছা। এখন কিন্তু এটার সাথে, সাথে আপনি আমাদের কি কোনো অপশন দিচ্ছে কিনা দেখতে হবে। যে আমাদের না কোনো অপশন কিন্তু এরা দিচ্ছে না। যে একটা upload এটা অলরেডি হয়ে গেছে আচ্ছা। না? এটাও একটা এখানে কমেন্ট এই এখানে তো আমাদের যে কোশ্চেন সেটাই আমরা আপলোড করব তাই না হুম হুম আমরা তো আর হচ্ছে লোগো অ্যাড করব না আচ্ছা সমস্যা নেই ইন্ট্রোতে যেহেতু টেক্সট বেসই কাজ হবে ওখানে আমাদের লোগোটা অবশ্য আমরা সেটা ইয়েতে করতে পারবো মানে হুম পরবর্তীতে আমরা যখন এডিটিংটা করব তখন কিন্তু ওই ইনশর্ট বসায় দিতে পারবো হুম, জি জি সিস্টেম আছে ভাই মানে কোনোটাই করা হ্যাঁ, যাবে না এমন কোন হ্যাঁ, ঠিকই তাহলে একটু সময় দিতে হবে কিন্তু খুঁজে বের করা যাবে জি জি হ্যাঁ, তো আরো কারো কারো কোনো প্রশ্ন আছে আসলে এটা আসলে দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে আমরা যে কিভাবে কাজগুলো সহজে করা যায় তাড়াতাড়ি করা যায় দ্রুত করা যায় এটার জন্য আমরা এই সিস্টেমগুলো ইউজ করি পেসিট আছে ক্যানভাও আছে অন্যান্য ক্যানভাটা ফ্রি আছে আপনারা চাইলে ক্যানভাতে সবাই লগ ইন করে দেখতে পারেন অথবা হ্যাঁ। আরো অনেক কিছু আছে তো এটি উদ্দেশ্য ছিল যে অন্যান্য মাধ্যমে যদি আপনারা খুব দ্রুত করতে চান তবে এটার জন্য হয়তো কম্পিউটার হলে ভালো হবে তাই না সেটাই বলতেছেন ইয়াসির তাই না জি জি তো আর কোনো প্রশ্ন আছে আপনাদের আজকে দেখছেন আমাদের শুধু অ্যাডমিনটাই আছে আর কেউ নাই কিন্তু আমার চল্লিশ জনের মধ্যে আমি অ্যাড করলাম আর কেউ আসে নাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এটা তো আসলে আরো কিছু টপিকে ই দরকার ছিল সেটা হচ্ছে আজকে সময় খুব বেশি নেই আমরা যে সাবটাইটেলে কাজগুলো করছিলাম মানে এর আগে যেমন আপনাদেরকে শর্টস ভিডিও দেখানো দেখাইছিলাম তো এর মধ্যেও আরো কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আনা যায় যেগুলো আমি সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ। যে এর মধ্যে আরো কিভাবে আপনারা আরো ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ নিয়ে আসতে মানে নিয়ে কাজ করতে পারেন। অনেকে দেখবেন যে ফ্রেম টাইপের একটা জিনিস ইউস করে। যে আমাদের যে টপিকের কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা দিয়ে একটা ফ্রেম তৈরি কর করলো পিকজার লাগে তারপর সেটাকেই আ ভিডিওর উপরে বসিয়ে দিল। সেটাও কিন্তু ভালো লাগে। আপনারা আহলে ডিজাইন গ্রুপের ভিডিওগুলাতে এভাবে এরকম দেখে থাকবেন। যে হচ্ছে তারা বিভিন্ন ধরনের ফ্রেম-ট্রেম অনেক সময় ইউজ করে। তো আমরাও দেখবো সেটা কিভাবে করে এবং আমি গতদিন বলেছিলাম যে পেপার টর্ন মানে একটা ছেঁড়া পেপার দেয়া দিয়ে দেওয়া হয় সেটা কেমন দেখাবে এগুলো অনেক রকমের কাজই করতে পারবেন চাইলেই সাবটাইটেল বেসড কাজ যেগুলো তো আসলে আমাদের এখন আর কালকে একটা ক্লাস আর বোধ হয় বৃহস্পতিবার একটা ক্লাস আছে দুটা করে এরপরে হয়তো আমরা করা যাবে না এই জন্য আমি বলছিলাম আপনাদের যারা জয়েন করছেন আপনাদের মানে কি প্রশ্নগুলো আছে বা কি শিখতে চাচ্ছেন যেগুলো এখনো মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে আপনার বলুন কিন্তু তাহলে আমাদের এসব দেখাই দিবেন আর এসব আপনি একটু চিন্তা করেন যে কি কি বাকি থাকলো যেটা আমাদের দেখা মানে আমরা যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী সিম্পল ইজি কি কি আছে আমাদের আগামী দুটা ক্লাস ইনশাআল্লাহ দেখা দিবেন আপনি জি জি ভাই আমি তো আমার সর্বোচ্চ চেষ্টাটা করবোই কিন্তু কথা হচ্ছে আপনারা যে কতটুকু শিখছেন বা কতটুকু আপনাদের শেখাতে পেরেছি আমি সেটা সম্পর্কে কনফিউজড সবাইকে একটু কাজ কাজ দেখাতে হবে কিন্তু আমি জানি সবাই ব্যস্ত আমিও নিজে ব্যস্ত আমি খুব একটা দেখাতে পারছি না তো সবাই যদি একটু এডিটিং করে যাই পারুন না কেন এডিটিং করে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতেন তাহলে হয়তো এসবে দেখে একটু মন্তব্য করতে পারতেন এখানে এসে দেখা দিতে পারতেন এটা করতে পারতেন ওটা চেঞ্জ করতে পারতেন হ্যাঁ ফিডব্যাক দিতে পারতেন অনেক তো যেন আমাদের যে কাজ হবে যে আমরা যতটুকুই শিখলাম একটা আমাদের প্রশ্নোত্তর গ্রুপ থেকে একটা প্রশ্ন নিয়ে একটা থামলিং তৈরি করে একটা একটা ভিডিও তৈরি করে আমাদের হোয়াটসঅ্যাপ সরি হোয়াটসঅ্যাপ বলছি যে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী দেড়দের ভিতরে এটা দিতে জি জি ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন আছে কিছু জানতে চান আপনারা যে এটা দেখা একটু দেখাই দেন তাহলে দেখাই দেওয়া যাবে ইনশাল্লাহ <laughs> সবাইকে প্রশ্ন করছে না আচ্ছা দেখি নাজমিন আচ্ছা আমি কিছু আমি ডাউনলোড করতে পারবো না এমনি এডিট করতে পারি আলহামদুলিল্লাহ আমি নতুন কিছু ডাউনলোড করতে পারবো নতুন কিছু ডাউনলোড বুঝিনি কথাটা বোন নাজিম পারবেন আপনি বোঝায় বলেন আচ্ছা নতুন কিছু ডাউনলোড আচ্ছা অনেকে ওই অডিওর কথা বললেন কিনা বুঝিনি নাজমিন পারবেন আপনার কথাটা বুঝতাম না আমি তো আচ্ছা ঠিক আছে অসুবিধা মানে ইউটিউব আচ্ছা ইউটিউব থেকে ডাউনলোড ইউটিউব থেকে তো ডাউনলোড খুব একটা প্রয়োজন পড়বে না কি বলেন ইসরাফ ভাই জি জি ভাই ইউটিউব থেকে তেমন ডাউনলোডের প্রয়োজন পড়ে না জি ইনশাল্লাহ আপনি পারবেন পারবেন ইনশাল্লাহ আর কারো কোনো প্রশ্ন আছে মুসলাম ভাই তারিফ আলম ভাই মাজিকুর রহমান ভাই আপনার কথাটা তো বলেন একটু একেবারে সবাই চুপচাপ আচ্ছা ওরা বোধ আজকে কি বলে এটাকে মন কি একটা আছে না মন ধর্ম করবে একটা কাজ আছে হ্যাঁ মার্জিকা বলেন ভাই বলতেন হ্যাঁ শোনা আচ্ছা কথা শোনা যায় এখন আর শোনা যাচ্ছে না তো ওনার নেটওয়ার্কের সমস্যা বোধ কথা শোনা যাচ্ছে না নুর ইসলাম ভাই তারিফ আলম ভাই আপনারা বলুন একটু সাজেদ আমান তারপরে দিকে আপনারা ট্যাক্সি কথা বলতে পারেন চাইলে ট্যাক্স করে জানাতে পারেন কোনো সমস্যা থাকে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলতে পারেন এখানে আচ্ছা ঠিক আছে আজকে বোধহয় কারো কিছু বলার নেই তার আসলে আমরা আজকে হ্যাঁ তো আজকে আমরা এখানে সমাপ্ত করে দেই আর হ্যাঁ মার্জিকুর আবার ট্রাই করুন না হলে আপনি মার্জিকুর রহমান ভাই ভাই চেষ্টা করছেন কিন্তু ওনার কথা যেন শুনতে পাচ্ছি না আমরা আচ্ছা ঠিক আছে আপনি না হলে টেক্সট করে পাঠিয়ে দিন চ্যাটে তো ইয়াসির আসলে আমরা এটাই করি যে আপনি একটু চিন্তা করুন কি কি আমাদের বাকি আছে শেখার জন্য প্রাথমিক পর্যায়ে আর কি খুব অ্যাডভান্স না আর আমি যারা শুনছেন তাদের বলবো আপনারা আজকে চিন্তা করে দু একটা টপিক পাঠিয়ে দিবেন অথবা প্লিজ কাজগুলো জমা দিবেন কারণ আমাদের ক্লাস কিন্তু আর দুটা হবে তারপরে হয়তো আমরা আর সময় পাবো না হ্যাঁ তো ওই জন্য আটটা ক্লাস করে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তো ইয়েস আমার মনে হয় আজকে এখানেই আমরা রেখে দিই কি বলেন কালকে আবার ক্লাস আছে জি, জি, ঠিক আছে। ইনশাল্লাহ অবশ্যই আপনারা একটু বেশি, বেশি প্র্যাকটিস করবেন। আসলে ভাই আমি বেশ হতাশ যে আপনারা আসলে কতটুকু শিখেছেন সেটা আমি বুঝতে পারতেছি না। না, ও না আসলে আমরা চেষ্টা করলাম আর হয়েছে কিন্তু আসলে আপনি তো কোথাও যাচ্ছেন না। আপনি আমাদের সাথে আছেন ইনশাল্লাহ ভাই অ্যাডমিন ভাইরা যারা আছেন তারা আমাদের সাথে আছেন এবং যে কোনো সময় ভিডিওগুলো আছে। তো যখনই সময় পাবেন চেষ্টা করবেন এবং যদি কোথাও আটকে যান তো আমাদের ইয়াস ভাই তো আছেনই। তিনি আমার উনি আমাদেরকে কোচ ট্রেনিং সাপোর্টও দিবেন তো সেটা কোনো সমস্যা হবে না তো ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাকি বলেন জি জি আচ্ছা, তাহলে বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম